hello friend welcome to M M touch YouTube channel আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের আপনাদের মনিটর স্ক্রিন থেকে MS Word MS PowerPoint চলে গেলে এটাকে কীভাবে আনতে হবে সো ফ্রেন্ড লেটস আর যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখানে সাবস্ক্রাইব করে দেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ সো বন্ধুরা চলে যায় ভিডিওতে সো আমাদেরকে প্রথমে যা করতে হবে মাউসের রাইট বাটনটি ক্লিক করতে হবে এরপর আমাদেরকে যেতে হবে পার্সোনাল এখানে যেতে হবে ক্লিক করার পর সরি আমাকে যেতে হবে নিউতে এখানে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা আমাদের সাইটগুলো পেয়ে গেছি যেরকম Microsoft Word document MS PowerPoint so বন্ধুরা আমরা আপনাদেরকে যে কোনো একটা এনে দেখিয়ে দিচ্ছি এই জন্য আমাদেরকে যা করতে হবে এর উপরে মাউসটি রেখে আমাদের রাইট বাটনটি ক্লিক করতে হবে তো বন্ধুরা হয়ে গেছে এখন আমরা এটিকে ওপেন করে দেখি বড় করে নেই হ্যাঁ বন্ধুরা বড় করে নেই হ্যাঁ, দেখতে পাচ্ছ যে তোমরা আমাদের সাইটটি এসে করেছে আমরা যেখানে কাজ করতে করতে পারবো আমরা তোমাকে তোমাদের কাছে এখানে একটি ফাইল ওপেন করে দেখাচ্ছি সো এই যে ফাইল ওপেন করে দেখাচ্ছি এবার আমরা ফাইলটি ক্লোজ করে দিই এবার দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি ওপেন হয়ে গেছে তো ইজিলি বন্ধ চলে যাই আমরা